দুই হাজার দুই ব্যাচের বিশ বছর পূর্তি উপলক্ষে আজকে আয়োজন আজকে আয়োজনে আমাদের দুই হাজার দুই ব্যাচের যারা শিক্ষার্থী যারা এখান থেকে আমরা পাশ করেছি আমরা আজকে এক জায়গায় হয়েছি আমি যুবক থাকতে চাই আমরা কখনোই বয়স্ক বা বুড়া হতে চাই না আনন্দ করতে চাই আনন্দের মধ্যেই থাকতে চাই এই প্রত্যাশা নিয়েই ভিডিও করতে করতে ভিডিও করতে দিন এখান থেকে ভিডিও করতে দিন চলবে চলবে